কথায় আছে কুকুরকে যত দমক দিবেন পিটাবেন বোঝাবেন কুকুর ততই ঘেউ ঘেউ করতে থাকবে পাগল কুকুর হলে তো কোনো কথাই নেই যতক্ষণ ওকে নির্মূল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর আঘাত আনতে চেষ্টা করবে চিন ন্যাশনাল আর্মি লাথাম বোম পাগল কুকুরের মতো পাগল কুকুর কামড় দিলে নাবির নিচে চোদ্দ ইঞ্জেকশন পোহাতে হয় এই কুকিচিন লাথাম বোম নির্মূল না করলে আঠাশ ইঞ্জেকশন দিলেও পেটে কুকুরের বাচ্চা জন্ম নিবে তবে কুকিচিন লাথাম্বুম সান্তোষ লার্মা উনিশশো একাত্তরের পর এরা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলসাম মদদে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে স্বাধীনতাকামী মানুষের রক্তচোষার জন্য বর্তমানে লাথাম্বুম সান্তোষ লার্মা এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অনেক অর্থশালীদের সহযোগিতা পাচ্ছে কুকিচিন লাথাম্বুম সান্তোষ লার্মা ট্রেনিং প্রশিক্ষণে কুকিচিন ন্যাশনাল আর্মি সৃষ্টি এদের সাথে সমৃদ্ধ মায়ানমারের জান্তা সরকার পর্যন্ত এদের ধ্বংস করতে পূর্বে বাংলাদেশ বেতর হতে যারা মদত দিচ্ছে তাদের মূল উঠে ফেলতে হবে বাংলাদেশের সেনারা বিশ্ব শ্রেষ্ঠ বাহিনী কাতার কুয়েত সৌদি সহ অনেক দেশ বাংলাদেশের সেনাদের কাজে নিজেদের দেশকে নিরাপদ মনে করে সে সেনারা সামান্য নয় বান্দরবান চট্টগ্রাম রোমা উপজেলা হতে চীন আর্মিদের নির্মূল নিশ্চিত করেছে পর্যটকদের করেছে অবাধে চলার অনুমতি বটগাছ যতই উচ্ছেদ করেন যদি বিন্দুমাত্র শিকড় আশ্রে থাকে মাটিতে তাহলে বটগাছ জন্ম নিবেই রোহিঙ্গা সন্ত্রাসী কুকিচিন ন্যাশনাল আর্মি রবিবার বারোটা আটত্রিশ মিনিটে বাংলাদেশ টলদার আর্মি রুমা উপজেলা অঞ্চলে কাটাতারের পাশে সেনা আহত হয় কুকিচিন ন্যাশনাল আর্মির আঘাত থেকে এদের নির্মূল করা অঙ্কুর থেকে বিনষ্ট করতে হবে